বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কালিম্পং ট্যুরে বন্ধুরা আজকে আমাদের কালিম্পংয়ের এটি শেষ পর্ব গত তিন পর্ব মিলে আপনারা কালিম্পংয়ের বিভিন্ন পর্যটন স্পট আমাদের সাথে ঘুরে বেরিয়েছেন আমরা এখন রয়েছি কালিম্পং বাস স্টেশন থেকে আট কিলোমিটার দূরে হনুমান মন্দির যা পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে অবস্থিত একটি হিন্দু মন্দির দেলো পাহাড়ের খুব কাছেই এই মন্দিরটির অবস্থান এটি কালিম্পংয়ের একটি সুন্দর তীর্থস্থান এবং কালিম্পংয়ের দেখার জন্য সেরা স্থানগুলোর মধ্যে এটি একটি পাহাড়ের শীর্ষে স্থাপিত পঁচিশ থেকে ত্রিশ ফুট উঁচু দাতব কাঠামোর লাল রঙের হনুমান দেবতার জন্য বিখ্যাত স্থানটি এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকে হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে হনুমান দেবতা স্থাপনার ঠিক সম্মুখে ডান দিকে দেবী দুর্গার একটি ছোট্ট মন্দির রয়েছে পর্বতের শান্ত পরিবেশ পাইন বনের মনতা আর বক্তদের আনাগোনা আপনাকে জগতের সৃষ্টি রহস্য ও পার্থিব জীবনের অসারতা সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করবে হিন্দু ধর্মের ভগবান হনুমানকে উৎসর্গ করে এই হনুমান মন্দিরটি দুই সালে নির্মাণ করা হয়েছে এই সুউচ্চ হনুমান মন্দির থেকে তিস্তা নদীও দেখা যায় যদি ভাগ্য সুপ্রসন্ন হয় আকার যদি পরিষ্কার থাকে এবং আপনার ভাগ্য যদি সব প্রসন্ন হয়ে থাকে আপনিও দেখতে পারেন তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য এই মন্দির থেকে দাঁড়িয়ে সমতল ভূমি থেকে মন্দিরে ওঠার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে আসতে হবে এই স্থানটি থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় আপনি যদি একটি উজ্জ্বল দিনে এসে থাকেন তাহলে আপনি প্রতিবেশী রাজ্য সিকিম লাভা এবং কাপার পাহাড়ের আশপাশের ল্যান্ডস্কেপগুলো এখান থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যখন হনুমান মন্দিরটি দেখার জন্য আসবেন অবশ্যই আপনাদেরকে সময় রেখে আসতে হবে হনুমান মন্দিরটির খোলার সময় হচ্ছে সকাল ছয়টা এবং বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে এসে আপনাদেরকে দেখে যেতে হবে তো বন্ধুরা এটাই আমাদের আজকে কালিম্পংয়ের শেষ ট্যুরিস্ট স্পট বন্ধুরা এখন আমরা কালিম্পং শহরের সৌন্দর্য দেখতে দেখতে শহর থেকে বেরিয়ে যাব এবং সিকিম কলিম্পং এবং দার্জিলিংয়ের রাস্তা ধরে আমরা দার্জিলিং দিকে চলে যাব বিকাল নাগাদ আমরা দার্জিলিংয়ে পৌঁছে ওইখানে একটা হোটেলে থাকার ব্যবস্থা করব এবং আগামীকালকে আমরা দার্জিলিং শহরটা ঘুরে বেড়াবো তো বন্ধুরা যারা আমাদের কালিম্পংয়ের আগের পর্বগুলো দেখেন নাই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আশা করি আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন কালিম্পং খুব সুন্দর সিমসাম এবং ছোট্ট একটি শহর আশা করি যারা দার্জিলিং আসবেন একদিন হাতে সময় নিয়ে কালিম্পংটাও ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দার্জিলিং যেতে যেতে আমরা কালিম্পং সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জেনে নিই দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার অতীতে ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য কালিম্পং শহর ছিল একটি গুরুত্বপূর্ণ শহর তিব্বতী ভাষায় কালন শব্দের অর্থ রাজার মন্ত্রী এবং পং শব্দের অর্থ সভা অর্থাৎ কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা একসময় কালিম্পং শহরে ভুটান রাজ্যপালের কেন্দ্রীয় দপ্তর ছিল বলে এমন নামকরণ করা হয়েছে বলে মনে করেন অনেকেই কালিম্পং শহর ভ্রমণের অনুকূল আবহাওয়া সোনালি ও গাছের বন এবং আশপাশে বেশ কিছু পর্যটন কেন্দ্র থাকায় ভ্রমণ পিপাসু মানুষ অবকাশ যাপনের জন্য ছুটে আসেন এই ছোট্ট কালিম্পং শহরে কালিম্পং শহরে দর্শনীয় স্থান মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজিত গড়ি হাউস ঋষভ রিম্বিক পর্যটন কেন্দ্র সবুজ গ্রাম লোলোগাঁও কালিম্পংয়ের সবচেয়ে উঁচু স্থান দেলো পাহাড় Kalimpong arts and craft centre সস্তা পণ্য কেনার জন্য তিস্তা বাজার ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে রোমান ক্যাথলিক চার্চ বৌদ্ধ monastery MacFarlane church Morgan house science city সহ ইত্যাদি অনেক অসংখ্য পর্যটন স্পট রয়েছে কালিম্পং শহরের আশপাশে প্রায় সারা বছরই কালিম্পংয়ের আবহাওয়া ভ্রমণের জন্য অনুকূলে থাকে তবে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কালিম্পং ভ্রমণের জন্য সবচেয়ে উত্তম সময় আমার নিজের দেশ বাংলাদেশ থেকে আপনারা কিভাবে যাবেন আপনাদেরকে এটা একটু বলে দিই বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য লালমনিরহাটের বুড়িমারি দিয়ে সীমান্ত অতিক্রম করাই সবচেয়ে সুবিধাজনক ভারতের স্যাংরাবান্ধা থেকে প্রাইভেট ট্যাক্সি অথবা শেয়ার ট্যাক্সি ভাড়া করে মাত্র দুই ঘন্টা শিলিগুড়ি যাওয়া যায় আর শিলিগুড়ি থেকে সড়কপথে কালিম্পং যাওয়ার প্রাইভেট ট্যাক্সি এবং বাস রয়েছে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার সময় লাগে প্রায় আড়াই ঘন্টা আর কলকাতা হতে কালিম্পংয়ের দূরত্ব ছয়শো ছেচল্লিশ কিলোমিটার কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোতে সময় লাগে বারো ঘন্টা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস মিনি বাস এবং জিপ পাওয়া যায় নিউ জলপাইগুড়ি স্টেশন হতে কালিম্পং যেতে পায় ঘন্টা তিনেক সময় লাগে সাইলে কলকাতার উল্টোডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি আপনি বাসে কালিম্পং যেতে পারেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে দার্জিলিংয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম